আমি হলাম নাইনটিস কিট ছোটোবেলায় স্কুল জীবনে আমরা বিএসএনএলের ল্যান্ডলাইন ব্যবহার করেই বড় হয়েছি এরপরে কলেজে আসার পর সকলের আস্তে আস্তে হাতে মোবাইল ফোন আসতে শুরু করে এবং সেই মোবাইল ফোন বেশ কিছু কোম্পানি থাকলেও দেখা গেল একটা কোম্পানির মোবাইল ফোনই সকলের হাতে হাতে ঘুরত এমনকি আমিও প্রথম যে ফোনটা ব্যবহার করি সেটাও এই কোম্পানিরই বুঝতেই পারছেন আমি কোন কোম্পানির কথা বলছি ওয়ার্ল্ড ওয়াইড পপুলারিটি পাওয়া নোকিয়া মোবাইলস নোকিয়া মোবাইল আমরা আমাদের মোবাইল জীবনের প্রথম দিকে দেখেছি সবাই ব্যবহার করতে নোকিয়ার প্রত্যেকটা মডেল নাম্বার আমাদের মুখস্থ ছিল এবং প্রত্যেকটা মডেলের কি কি ফিচার্স আমরা প্রত্যেকে জানতাম এবং এই নোকিয়া মোবাইলের পপুলারিটি এতটাই বেশি ছিল পরবর্তীকালে যখন নোকিয়া মোবাইল এর অ্যাভেলেবিলিটি কমে যায় তখনও সবাই খুব দুঃখ পেত দেখেছি যে নোকিয়ার ফোন আর পাওয়া যায় না কেন তো এখন আমি একটা লাইব্রেরিতে বসে আছি এই লাইব্রেরিটা নোকিয়া নামক একটা শহরে অবস্থিত নিশ্চয়ই ভাবতে অবাক লাগছে হ্যাঁ Nokia company Nokia mobile company বা নোকিয়া কর্পোরেশন সেই কোম্পানি একটা ফিনিশ টেলিকমিউনিকেশন কোম্পানি এবং এই কোম্পানির বার্থ প্লেস এই নোকিয়া শহরেই যদিও মোবাইল প্রোডাকশন এই এই শহরে কখনোই হয়নি কিন্তু কোম্পানিটার নোকিয়া কোম্পানি নোকিয়া কর্পোরেশন কোম্পানির বার্থ প্লেস এই নোকিয়া শহর তাম্পেরে শহরের মাত্র পনেরো কিলোমিটার পশ্চিমে নোকিয়ান ভিড়তা নদীর ধারে নোকিয়া হলো ছোট একটি শহর নোকিয়া কোম্পানি শুনলেই আমরা যতই মোবাইল কোম্পানি শুধু ভাবি না কেন নোকিয়া কোম্পানি কিন্তু শুধু একটা মোবাইল কোম্পানি নয় এবং মোবাইল প্রোডাকশান অনেক পরে শুরু হয়েছে এই নোকিয়া কোম্পানি বা এই শহরের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তার বহু আগে থেকে শুরু হয়েছে এখানে আরও বিভিন্ন ধরনের জিনিস প্রোডাকশান হয়ে থাকে হয়ে এসেছে চিরকাল ধরেই mobile production just a part নদী নোকিয়া ভিরতা রিভার তার ঠিক সামনে দাঁড়িয়ে আছি পিছনে নোকিয়া শহরের একটা বিখ্যাত ব্রিজ দেখা যাচ্ছে নদী মানব সভ্যতায় সবসময় খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা নিয়ে রেখেছে সে যে দেশেই মানে সেটা এদেশ হোক অন্য যে কোনো দেশই হোক না কেন মানব সভ্যতা শিল্প ইত্যাদিগুলো বিস্তারের জন্য নদী সবসময় ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট আবার নদী এমনই একটা জিনিস যেটা দেখলে পরেও মানুষের এত ভালো লাগে তাই সেখানে শিল্প সাহিত্যেরও কোনো অভাব অভাব হয় না যে কোনো দেশেই যাই না কেন নদীকেন্দ্রিক সভ্যতা এবং শিল্প সবসময় দেখা গেছে উন্নতি লাভ করেছে এই নোকিয়া নদীর ধারেও সেই রকমই বিভিন্ন ধরনের শিল্প একসময় উন্নতি লাভ করেছিল এই নোকিয়া নদীর ধারেই প্রথম তৈরি হয়েছিল নোকিয়া কোম্পানি যেই নোকিয়া কোম্পানিতে পেপার মিল তারপরে টায়ার এবং আস্তে আস্তে তিনটে কোম্পানি মার্জ করে নোকিয়া কর্পোরেশন তৈরি হলো যা পরবর্তীকালে মোবাইল ফোন তৈরি করে যদিও মোবাইল ফোন এবং মোবাইল পার্টটা পুরোপুরি নোকিয়া শহর থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য জায়গায় তৈরি হয় প্রোডাকশন হাউসটাও অন্য জায়গায় কিন্তু নোকিয়ার বা নোকিয়া জায়গাটার নোকিয়া শহরের মূল্যটা সেখানে কমে যায় না কারণ এটাই জন্মস্থান এখনও এখানে পেপার মিল যদিও আলাদা হয়ে গেছে এখন নোকিয়ার নামে শুধু নোকিয়া টায়ার কোম্পানিটাই রয়েছে পেপার মিল আলাদা হয়ে গেছে নোকিয়া কর্পোরেশন বা মোবাইল পটটা আলাদা হয়ে আলাদা জায়গায় তৈরি হয়েছে তা সত্ত্বেও এই নদীর ধারে ঘেসে সেই পেপার মিল এসিটি এখনও এখানে রয়েছে প্লাস আরও কিছু কিছু স্মল ইন্ডাস্ট্রি স্মল এবং লার্জ আরও বিভিন্ন ধরনের নানা রকম ইন্ডাস্ট্রি এই নদীর ধারে এখনও কিন্তু বর্তমান আঠেরোশো একাত্তর সালেই এখানে নোকিয়া কোম্পানি নামে একটা কোম্পানি স্থাপন হয় সেই কোম্পানিতে মেনলি ফার্স্ট পেপার মিল হিসেবে ব্যবহৃত হয় আমি এর আগেও বলেছি ফিনল্যান্ড প্রচুর জঙ্গলে ভরা এখানে প্রচুর ফরেস্ট এবং সেই ফরেস্টের সেই কাঠ দিয়ে পেপার তৈরি করা পেপার মিল এখানে খুব ভালো একটা ইন্ডাস্ট্রি এই পেপার মিল শুরু হয়েছিল সেই আঠেরোশো শেষ দিক থেকেই পরবর্তীকালে উনিশশো সালেও এখানে পেপারের সাথে সাথে টায়ার রাবার রাবার প্রোডাকশন প্রচুরভাবে শুরু হয় এবং তারপরে নোকিয়া মোবাইল প্রোডাকশান কিন্তু অনেক পরে খুব স্বাভাবিকভাবেই মোবাইল প্রোডাকশান অনেক পরের ঘটনা এবং মোবাইল প্রোডাকশান যতদিনে শুরু হয় এই কোম্পানিতে ততদিনে এই কোম্পানির মেন প্রোডাকশান হাউস বলতে গেলে বা মেন কোম্পানিটা শিফট করে গিয়ে হেলসিঙ্কির কাছে এসপোতে চলে যায় তাই মোবাইল প্রোডাকশান এবং মোবাইল রিলেটেড সমস্ত কিছুই এসপোতে হেডকোয়ার্টার কিন্তু এই নোকিয়া শহরে তারপরেও রাবার টায়ার প্রোডাকশান চলতে থাকে এবং নোকিয়ার টায়ার এখনও ফিনল্যান্ডে যথেষ্ট পপুলার এবং ওয়ার্ল্ড ওয়াইড এক্সপোর্টও হয় রাশিয়া ও ইউএসএতে নোকিয়া টায়ারের প্রোডাকশন প্ল্যান্টসও রয়েছে এখানে একটা ছোট্ট করে নোকিয়া শহরের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন রিলেটেড একটা হিস্ট্রি এক্সিবিশনের মাধ্যমে দেখানো হয়েছে আমি সেটাই এখন ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে নোকিয়াতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের চেঞ্জেসগুলো আসতে থাকে এবং তার সাথে কতটা নোকিয়া মোবাইলস রিলেটেড এই এক্সিবিশনটার নাম দেওয়া হয়েছে স্টোরি অ্যাবাউট নোকিয়া এই এক্সিবিশনটার মেন যিনি তৈরি করেন কিউরেটর ওনার নাম কেইও e দেন একদম এনশেন্ট সময় থেকে শুরু করা হয়েছে এবং এখানে বলা আছে একদম এনশেন্ট সময়ে বেশ কিছু সভ্যতা এখানে ছিল সেভাবে কোনো রিটার্ন সোর্স পাওয়া যায়নি প্রি হিস্টোরিক টাইম থেকে তাই কিছু কিছু ফাইন্ডিংস পাওয়া গেছে আর্কিওলজি ফাইন্ডিংস কিন্তু সেভাবে রিটেন কোনো হিস্ট্রি এখনও পর্যন্ত পাওয়া যায়নি তো প্রথম ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেটা সম্পর্কে ভালোভাবে আমরা জানি এবং যার এফেক্ট পাওয়াও গেছে ভবিষ্যতে সেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হয় বলা যেতে পারে in the mid of eighteens মানে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে নোকিয়া ভিলেজ আস্তে আস্তে একটা ইন্ডাস্ট্রিয়াল জনপদ হিসেবে তৈরি গড়ে উঠতে থাকে এখানে প্রথমেই যে ইন্ডাস্ট্রি পপুলারাইজ হতে পারে হতে থাকে সেটা হলো পাল্প অ্যান্ড পেপার ইন্ডাস্ট্রি আস্তে আস্তে সেই পেপার ইন্ডাস্ট্রি আরও বড় হতে থাকে ইন্ডাস্ট্রিয়াল কমিউনিটি গ্রো আপ করতে থাকে ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে আস্তে আস্তে এই ইন্ডাস্ট্রিয়াল কমিউনিটি এখানে বাড়তে থাকে প্রচুর পরিমাণে লোকজনকে এখানে হায়ার করা হয় প্রচুর পরিমাণে লোকজন এখানে এমপ্লয়েড হয় ওই ইন্ডাস্ট্রি রিলেটেড এবং ইন্ডাস্ট্রির সাথে সাথে এখানে এগ্রিকালচারও আস্তে আস্তে শুরু হয় এমনকি এই নদীর ধারেই পাওয়ার স্টেশন তৈরি করা হয়েছিল তখনকার যে সমস্ত পাওয়ার জেনারেশন পার্টগুলো এই নদীর ধারেই তৈরি হয়েছিল তাই নদী থেকে আমরা যে কত কি পেতে পারি তার কোনো তুলনা হয় না তার কোনো শেষও হয়তো বলা যায় না এরপরে শুরু হয় রাবার প্রোডাকশন রাবার ফ্যাক্টরি আস্তে আস্তে টাউনটা আরও বাড়তে থাকে বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে উনিশশো কুড়ির সময় দিয়ে এখানে রাবার ফ্যাক্টরির গ্রোথ খুব বেশিভাবে বেড়ে যায় এবং ফ্যাক্টরিতে নতুন মানে প্রচুর লেবার ফোর্স আসে স্পেশালি অল্প বয়স্ক মহিলাদের এখানে কাজে নিযুক্ত করা হয় সেই সময় দিয়ে সেই সময় তৈরি হওয়া কিছু জুতো রাবার মেড কিছু জুতো এখানে শো করা হচ্ছে এরপরে আমরা আরও এগোতে থাকি বিংশ শতাব্দী ধরে এই কোম্পানিগুলো বড় হতে থেকেছে এবং বিভিন্ন কমিউনিটি ওয়ার্কও করা শুরু করেছে বিশেষত ওয়ার টাইমে বিভিন্ন মানুষকে সহায়তা মেডিকেল সাপোর্ট এই সমস্ত কাজও কিন্তু এখানে হয়েছে চলে এসেছি নোকিয়া শহরে ফ্যাক্টরি আইল্যান্ডে এই আইল্যান্ডটা নাকি ফ্যাক্টরি আইল্যান্ড নামে পরিচিত তো এখানে এখন বর্তমানে আমি যদিও এই কয়েকটা বিল্ডিং দেখছি জানি না সেগুলো কি কারণে ব্যবহৃত হয় তবে পিছন দিকে যে ফ্যাক্টরি আছে এবং এসিটির অফিস এসিটির ফ্যাক্টরি প্রোডাকশন প্ল্যান্ট আছে দেখা যাচ্ছে তবে এখানে এই অঞ্চলটায় বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি আইল্যান্ড লেখা এবং এই ফ্যাক্টরি আইল্যান্ডের হিস্ট্রি সম্পর্কে অল ডিটেলস দেওয়া আছে সব কিছুর মতন ইন্ডাস্ট্রিয়াল পার্টগুলো চেঞ্জ হতে থাকে সময়ের সাথে সাথে তো বিংশ শতাব্দীর শেষ দিক থেকে এখানের ইন্ডাস্ট্রিয়াল পার্টগুলো অন্যরকম হয়ে যায় আগে যে কাজগুলো করা হতো এখানে সেগুলো চেঞ্জ হতে থাকে এবং তারপরে উনিশশো সালে নোকিয়া কোম্পানি তারপরে ফিনিশ যে রাবার ওয়ার্কস এবং ফিনিশ কেবল ফ্যাক্টরি সব মিলিয়ে একটা কম্বাইন্ড কোম্পানি তৈরি করে নোকিয়া কর্পোরেশন উনিশশো সালে এইভাবে নোকিয়া কর্পোরেশন তৈরি হয় Nokia this word is almost equivalent to mobile phones but this is the name of a Finnish town and the world known Nokia company was established in this town Nokia town is an industrial town in southwest Finland. In the 19th century, industrialization started here. I went to this town to explore the place and watch an exhibition on the industrial history of the place. Earlier, there was only the pulp and paper industry. With time, a rubber company formed. The rubber company grew big and its tires are still popular. Surrounding the industrial exposure, the town started to grow big in the, in the 20th century agriculture, community service, medical service during war all started to begin. In 1966, a new company was formed named Nokia Corporation by merging three companies including the Finnish Rubber Company. Later, the headquarters has been shifted to Espoo, a suburb city of Helsinki, and mobile production started over there during the last decade of the 20th century. The town is around the Nokian Virta River and small and large factories took place on an island named Factory Island over the of the river. Overall, this town was the industrial pioneer and the birthplace of the Nokia Corporation. অটামের পাতা ঝরার মরশুমে এসেছিলাম এই নোকিয়া আইল্যান্ডে এবং নোকিয়া শহরে নোকিয়া শহরের লাইব্রেরির exhibition Nokia with the river আর এখানে এই নোকিয়া আইল্যান্ড সমস্ত কিছু দেখে বেশ ভালো লাগলো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই